إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يذلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون فقال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولو تقول علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية وحدثوا عن بني إسرائيل ولا حرج من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار رواه البخاري নোয়াখালীর আইসিসি ইসলামিক কালচারাল সেন্টারের পক্ষ থেকে আয়োজিত আজকের এই ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি পরিচালক সম্মানিত ওলামা একরাম এবং আমার সামনে উপবিষ্ট মুসলিম ভাইয়েরা প্রশংসা মহান রব্বুল আলমিনের জন্য যার অশেষ মেহরবানিতে অঝোর ধারায় বিরতিহীন যখন বৃষ্টি তার মাঝেও আমরা এখানে উপস্থিত হতে পেরেছি কোরআন এবং সন্ন্যার মহাব্বতে যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন তার দরবারে সুক্রিয়াতান বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ রসুল্লাহ সাল আলী সাল্লামের প্রতি বৃষ্টি এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা উপহার বৃষ্টি সবসময় হয় না আর যখন হয় তখন আমাদের কারো না কারো অসুবিধা হয় আর বৃষ্টি যখন হয় না যখন রোদ পড়ে তখনও কারো না কারো অসুবিধা হয় তো আমরা যদি একদিক লক্ষ্য করি যে এটা না হলেই ভালো হতো এটা ঠিক নয় একটা হাদিস আপনাদের মাথায় রাখবেন হাদিসটা সুন্দর সহি মুসলিমের মধ্যেই আসছে আনাস বিন মালিক রাজি আল্লাহ তালা আনহু ছিলেন সাথে উনি হাদিসের বর্ণনাকারী একদিন রাসুলসাল্লামের সাথে একসাথে হাঁটতেছিলেন সাহাবিরা তো হাঁটতে হাঁটতে যখন বৃষ্টি শুরু হলো আপনারা জানেন মদিনাতে বৃষ্টি হয় না অনাবৃষ্টির দিক থেকে পৃথিবীতে মদিনা মানে শীর্ষস্থানের একটা অনাবৃষ্টি বৃষ্টি নেই তো একদিন হাঁটতে হাঁটতে হঠাৎ বৃষ্টি আসলো তো রাসুলসাল্লাম এইভাবে পোশাকটা খুলে দিলেন এইভাবে ধরলেন মানে বৃষ্টি কিছু রিসিভ করলেন সাহাবিগণ জিজ্ঞাসা করলেন লিমা সোনা আতাহাদা ইয়া রসুল্লাহ এটা করলেন কেন এটা তো করতে দেখিনি কোনোদিন দিন রাজাসাল্লাম সুন্দর একটা জবাব দিলেন হাদ হাদা হাদিথুম বি আহদি এটা প্রতিপালকের পক্ষ থেকে পাওয়া নিউ গিফট নতুন উপহার আপনারা জানেন যখন বৃষ্টি হয় তখন যদি কেউ দোয়া করে দোয়া কবুল হয় দোয়া কবুল হওয়ার জন্য কিছু সময় থাকে তার মধ্যে একটি হলো সিয়াম রাখতে হয় পুরো দিন সিয়াম থাকা অবস্থাতে যদি আপনি সিয়াম রাখ দোয়া করেন সেই সময় দোয়া কবুল কথা হাদিসে আসছে তো এটাও একটা যখন বৃষ্টি পড়ে আকাশ থেকে তখনও যদি দোয়া করেন তখনও দোয়া কবুল হয় এজন্য একটা রহমত আর এটা সরাসরি মানে একবারে কোনো ভেজাল নাই আর কি ভেজাল মুক্ত একটা জিনিস আপনাদেরকে রহমত হিসাবে দেওয়া হয় হাদিস অনুযায়ী কখনো কখনো সেটা বিপদ হতে পারে তাই হাদিসে আসছে আল্লাহম্মা হাওয়ালাইনা ওলা আলাইনা আল্লাহম্মা আলাল আকামি ওয়ালজুদামি যাই হাদিসে আসছে যে তুমি আমাদের আর বৃষ্টি দেও না যাদের প্রয়োজন অন্য এলাকায় নিয়ে যাও বৃষ্টি রাজশাহীতে আজকে রোদ আছে রাজশাহীতে এখন রোদ হচ্ছে ওখানে বৃষ্টি নাই এবং এই বৃষ্টির আবহাওয়া রাজশাহীতে এখনও হয়নি হয়তো তাদের বৃষ্টির প্রয়োজন হচ্ছে না দোয়া করে নদীকে চলে যাক আমি এটা যেহেতু রসদ সাল্লাহ আলী আসাল্লামকে নিয়েই স্পেশালি একটা প্রোগ্রাম তো আমি রসদ সাল্লাহ আলী আসাল্লামের উপর মিথ্যারোপ করার যে কি পরিণাম এ বিষয় নিয়ে অল্প কিছু কথা বলবো ইনশা আল্লাহ আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া তোমরা যদি আমার পক্ষ থেকে একটি আয়াত পাও তাও তোমরা প্রচার করো মানুষকে জানিয়ে দাও ওয়াহাদ্দিসু আন বানি হারাজ তোমরা বানি ইসরাইলের সময়ে অর্থাৎ ইসরায়েলি কোনো গল্প যদি তোমাদের কাছে থাকে তাহলে সেটাও বর্ণনা করো লা হারাজ নো প্রবলেম কোনো সমস্যা নেই মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান তবে যে আমার উপর মিথ্যারোপ করবে সে যেন নিজেই তার স্থান জাহান্নামের মধ্যে করে নেয় বানিয়ে নেয় তার মানে রাসুলসাল্লামের নামে কেউ মিথ্যারোপ করবে এই কথাতেই বোঝা যায় না হলে এইভাবে রাসুলসাল্লাম বলতেন না যদি কেউ করে তাহলে জাহান নামে ও নিজেই তার ঘর তৈরি করে নিল বানিয়ে নিল স্থান তৈরি করে নিল কেউ যদি রাসুলের নামে মিথ্যা আরোপ করে তার নামে তার মানে মিথ্যা আরোপ করা যাবে না এখন প্রশ্ন হলো আমরা কি কেউ রসুলামের নামে মিথ্যা আরোপ করি করি না তো তাহলে এই হাদিসটা কেন পুরো আলোচনা ইনশাল্লাহ ফুটে উঠবে আমরা যদি দেখি যে দেশে এই হাদিসটার বিপরীতে অনেক আমল চালু আছে জয়ীফ এবং জাল হাদিসের জয় জয়াকার রাসুল সাল্লাহ আলী আসাল্লাম যা বলেননি তা আমরা রাসুল সাল্লাম বলেছেন বলে চালিয়ে দিই রাসুলসাল্লাম যা করেননি তা করেছেন এই মর্মে আমরা সমাজে চালানোর চেষ্টা করি কোনো হাদিসই নাই এই ধরনের অনেক অহরহ আমল আমরা সমাজে চালু করি যেই তিনটা বললাম এই তিনটাই রাসুলের নামে মিথ্যা আরোপ করার সামিল এই তিনটাই রাসুল সাল্লামের নামে মিথ্যা আরোপ করার সামিল আর যদি আপনি মিথ্যা আরোপ করেন আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে আলাইয়া মানকাদাবা এই অর্থাৎ মিথ্যা এই শব্দটাই উল্লেখ করেছেন কেউ যদি আমার উপর মিথ্যা আরোপ করে মিথ্যা বলে চালিয়ে দেয় তাহলে তার স্থান জাহান্নাম এবং আরো হাদিস আসছে ইন্না কাদিবান আলাইয়া লাইসা কাকাযাবিন আলা আহাদ তোমরা অনেকের নামও মিথ্যা আরোপ করো এ ওটা করেছে ও আমাকে বলেছে তারপরে প্রিন্সিপাল সাহেবের নির্দেশ সভাপতি সাহেবের নির্দেশ বা মিনিস্টার সাহেবের নির্দেশ বা আমাকে অমুক অফিসার বলে গেছেন ইত্যাদি ভাবে আমরা কি মিথ্যা আরোপ করি অথচ সেই প্রিন্সিপাল সাহেব তাকে আদেশ দেন নাই সেই পরিচালক তাকে বলেন না এই বলে কত ধরনের মিথ্যা আরোপ হয় অর্থাৎ এটাও এই কথা উল্লেখ করে রসুল বলছেন লেইসা কাকাদাবিন ইন্না আলাইয়া আলা শোনো আমার উপর মিথ্যা আরোপ করা এবং অন্যের উপর মিথ্যা আরোপ করা এক সমান নয় অন্যের উপর তোমরা মিথ্যা আরোপ করো কিন্তু সেই একই ধরনের মিথ্যা যদি আমার উপরেও করো তাহলে দুইটা একরকম নয় এটা আরো বেশি কঠিন তার কারণ ওর উপর মিথ্যা আরোপ করলে জাহান নাম ওয়াজিব হয়ে যায় না কিন্তু রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলছেন এই হাদিসের শেষে ইমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকাদাহু মিনান মিনান্নার যদি আমার নামে কেউ মিথ্যা আরোপ করে তাহলে সেই স্থান জাহান্নামে বানিয়ে নিল প্রচার করো প্রচারের অনুমতি দিলেন আমার পক্ষ থেকে যদি পাও তাহলে সেটা প্রচার করো আমার পক্ষ থেকে প্রমাণিত কোনো কথা যদি হয় তাহলে প্রচার করো আমার পক্ষ থেকে প্রমাণিত নয় আমি বলি নাই আমি করি নাই অথবা অনুমোদন দিই নাই এই ধরনের কোনো আমল প্রচার করা অথবা আমল করা অথবা মানুষকে কোনোভাবে জানানো কাউকে করতে উৎসাহিত করা তা সবই হচ্ছে মিথ্যা আরোপের অন্তর্ভুক্ত রাসুল সাল্লাহ মিথ্যা মিথ্যাচার বানিয়ে দিলেন কারণ উনি বলেন না আর আপনি বলছেন এই জন্যই ইন্না খাদিবান আলাই আলা আহাদ তোমরা যেমন অন্যর অন্যর উপর মিথ্যা আরোপ করো অনরূপ মিথ্যা আরোপ আমার আমার উপরেও করো এটা কিন্তু এক সমান নয় তাদের উপর মিথ্যা আরোপ করলে জাহান নাম ওয়াজিব হয় না আমার উপর মিথ্যা আরোপ করলে জাহান নাম ওয়াজিব হয় এখানে আমি আপনাদের ছোট্ট একটা কথা জানিয়ে রাখি যে মহাদ্দিসিনদের মূলনীতি হলো যে কেউ যদি ভুল করে কোনো দিন কোনো কারণে রাসুল সাল্লাহ আলিহাল্লামের উপর মিথ্যা আরোপ করে মনে রাখবেন কথাটা রাসুল সাল্লাহ আলী আসাল্লামের উপর কেউ যদি মিথ্যা আরোপ করে অথবা কেউ যদি জানা শোনা সত্ত্বেও জানার পরে মাউদু বানুয়াট হাদিস মানুষের সামনে প্রচার করে তাহলে মহাদ্দিসগণ কোনো দিন তার কাছ থেকে আর হাদিস গ্রহণ করেননি এখন প্রশ্ন হলো সে যদি কোনোদিন তৌবা করে তার মানে এখানে তো অনেক মানুষ আছেন যারা আগে জানতো না বুঝতো না মিথ্যা হাদিস প্রচার করত। এখন তো তারা তৌবা করে নিয়েছে তৌবা করে নেয়নি যখন জানলো যে এটা মিথ্যা হাদিস তখন তো তারা তৌবা করে নিয়েছে মহাদিসগণ বলেছেন ওয়া ইনতাবা যদিও তৌবা করে তারপরেও তার কথা গ্রহণ করা যাবে না আপনি অত সোজা নয় শরীয়তে এই পর্যন্ত হাদিস এই পর্যন্ত আসছে কি অল্প সাদে তাদের হাদিস কেউ কোনোদিন গ্রহণ করেনি একদিন যদি রাসুলের নামে কেউ মিথ্যা আরোপ করে হর হামেশায় যেখানে যেখানে যে কোনো যে কোনো বক্তব্যতে যে কোনো মঞ্চে অথবা যে কোনো মসজিদের ছোটোখাটো বৈঠকে আমরা সর্বদাই জয়ীফ এবং জাল হাদিস জানা শোনার পরেও আমরা প্রচার করি এবং এটাই হচ্ছে আমাদের পুঁজি জয়ীফ এবং জাল হাদিস এই জন্য রাসুল সাল্লাহ আলী আসসালামের উপর মিথ্যা আরোপ করার পরিণাম অনেক খারাপ এবং অনেক ভয়াবহ রাসুল্লাহ বলছেন আলাইয়া খবরদার আমার উপর মিথ্যা আরোপ করো না এর কিছু কারণও আছে আমি বলবো খবরদার আমার উপর মিথ্যা আরোপ করো না তাহলে ওকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে কেউ যদি আমার উপর মিথ্যা আরোপ করে তাহলে তার উপর তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে প্রায় একই অর্থের হাদিস একটা হাদিস ইন্নাল্লাযী ইয়াকযিবু আলাই অন্য হাদিসে ফিল হাদিস হাদিস মধ্যে আসছে এটাই মূল কিন্তু এটার শাখা প্রশাখা বিভিন্নভাবে আসছে যে কেউ যদি আমার উপর মিথ্যা আরোপ করে আমার নামে মিথ্যা চালিয়ে দেয় তার জন্য তার জন্য জাহান নামের মধ্যে ঘর নির্মাণ করা হবে আপনারা শুনেছেন মাইয়ুরি দুবাই তানফিল জান্না অথবা মাল্লাহ বুনিয়া বুনিয়ালাহ বাইতুন ফিল জান্না কার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয় এই আলোচনা শোনেননি অনেকে আলোচনা করেন যে মাইয়ুরি দুবাই তানফিল জান্না কে কে জান্নাতে ঘর চায় এ একটা সুন্দর আলোচনা আছে দেখবেন আপনারা নেটেও পাবেন জান্নাতের মধ্যে ঘরের আলোচনা শুনেছেন আমি হাদিসটা পড়তে পড়তে এই আলোচনা যখন আমি ঠিক করি তখন আমি হাদিসটা পেয়েছি আমি বাস্তব সত্য কথা বলি আমি নিজে ওই হাদিসটা জানতাম না মুস্তাদ আহমদের এই হাদিসটা যে জাহান নামের মধ্যে ঘর নির্মাণ করা হয় এবং আমি দেখলাম আমার জানা মতে আমার এলমে আমি দেখলাম যে জাহান নামের মধ্যে ঘর নির্মাণ করা হয় এই পারপাসে শুধু এই একটাই হাদিস অর্থাৎ অন্য কোনো কারণে কারো জাহান নামে ঘর তৈরি হয় এটা হাদিসে রাসুলাম কোথাও বলেননি শুধু একটাই অধ্যায় কেউ যদি রাসুলের নামে মিথ্যা আরোপ করে তাহলে তার জন্য জাহান নামের মধ্যে ঘর নির্মাণ করা হবে আর যে আপনার জন্য যার কোনো ব্যক্তির জন্য যদি জাহান নামে ঘর নির্মাণ করা হয় ওই ঘরে কে থাকবে আপনার শ্বশুর হ্যাঁ না আপনার পাড়াতো ভাই যারদের জন্য তৈরি করা হবে তারাই থাকবে জান্নাতে তো আশা করে আছেন জান্নাতে ঘর নির্মাণ করা হবে তাই না জান্নাতে খেজুর গাছ লাগানো হবে প্রায় দশ বারোটা কারণ আছে যাদের জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয় জান্নাতে ঘর নির্মাণ করা হয় দশ বারোটা কারণ আছে বেশিও থাকতে পারে আমি দেখেছি দশ থেকে বারোটা আছে এটা করলে জান্নাতে ঘর নির্মাণ করা হয় এটা করলে জান্নাতে ঘর নির্মাণ করা হয় কিন্তু একটাই কারণ জাহান নামে ঘর নির্মাণ হয় সেটা হলো রাসুল সাল্লাহ আলী আসাল্লামের উপর মিথ্যা আরোপ করলে সো যারা এখানে আছেন দায়ী বা যারা দাওয়াতি ছোটোখাটো কাজকর্ম করেন তারা তারা একটু মনে রাখবেন যে না আমাদের এটা উচিত আমরা যেন কোনো সময় জয়ীফ এবং জাল হাদিস প্রচার না করি কারণ এটাও হচ্ছে মিথ্যা প্রচার করা রাসুল্লাহামের উপর মিথ্যা আরোপ করা সামিল সাহাবিদের একটি কথা আছে সেই মুসলিমের মধ্যে আসছে এই বিষয়ে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ ওনার মুকদ্দমা ওনার ভূমিকায় বিশ্ব শ্রেষ্ঠ এবং মানে ঐতিহাসিক এক ভূমিকা আমাদের জন্য লিখে গেছেন তাহলে সহি মুসলিমের ভূমিকা সহি মুসলিমের ভূমিকা যাদের পড়ার সুযোগ আছে সময় আছে তারা একটু পড়ে নেবেন দেখবেন পুরো অধ্যায়টাই এই হাদিস সংকলন রাসুলের প্রতি মিথ্যা আরোপ হাদিস সংকলন করতে গিয়ে সতর্কতা সাহাবিরা কিভাবে হাদিস বর্ণনা করতেন মহাদিসগণ কিভাবে হাদিস নিয়ে আমাদেরকে বা ইমাম মুসলিম ইমাম বুখারিদেরকে দিয়েছেন এই সব অধ্যায় নিয়ে পুরো অধ্যায় আলোচনা করা আছে ওটাই একটা শরীয়ত ওটাই একটা পূর্ণাঙ্গ আলোচনা যা ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ করেছেন দেখবেন প্রথম থেকে আলোচনা আছে একবারে এক থেকে নিয়ে এক থেকে নিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় থেকে নিয়ে মোটামুটি বলতে পারে এটাও কিন্তু হাদিসের নাম্বার ইমাম মুসলিম এখান থেকে হাদিস গুণনা শুরু করেছেন কারণ এগুলো সবগুলো হচ্ছে কোনো সাহাবির কথা কোনোটা তাবির কথা এগুলো এক নামে হাদিস সেই জন্য হাদিস হিসাবে উনি এটা সংকলন করেছেন এক নম্বর হাদিস দুই নম্বর হাদিস দেখবেন ছয় নম্বর হাদিস সাত নম্বর হাদিস বারো নম্বর তেরো নম্বর ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ নম্বর উনত্রিশ নম্বর এ পর্যন্ত যে নাম্বারগুলো বললাম এই নাম্বারগুলো যদি আপনি হাদিসটা দেখেন সেই মুসলিমের প্রথম থেকে তাহলে দেখবেন যে কত সতর্ক ছিলেন তারা রাসুল সাল্লাহ আলিহাস্লামের নামে যেন মিথ্যা আরোপ না হয় রাসুল্লাহাম যা বলেননি সেটা যেন বলা না হয়ে যায় এই জন্য তারা অনেক সতর্ক ছিলেন ওনারা বলছেন অর্থাৎ সাহাবিদের বক্তব্য ফাওয়াল্লাহি লাউজি আন্না দহরাকা ওয়াবাতনাকা বিমান শাহিদ বিমাইয়া শাহাদুল্লাকা আলা হাদা সেই মুসলিমের এই ঐতিহাসিক ঘটনা উমার ইবুল খত্তাব রদি আল্লাহ আনহু এবং আবু মুসা আল আশারি রদি আল্লাহ আনহুর মধ্যে যে ঘটনাটা ঘটেছিল আপনারা জানেন সালাম সংক্রান্ত তিনবার সালাম সংক্রান্ত আমি এটা লম্বা করতে চাচ্ছি না যে অধ্যায়টা ঘটেছিল উনি সেখানে বলেছিলেন উমার ইবুল খত্তাব রদি আল্লাহ তালা আনহু বলেছিলেন তুমি এর দলিল খাড়া করো তুমি যেটা বললে যে কোনো বাড়িতে গেলে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মুকাররম বলছিলাম এই কথা তুমি যে বললে যে তুমি নবীর কাছ থেকে শুনেছ এর দলিল নিয়ে এসো না হলে আমি তোমার কাল্লা উড়িয়ে দেব না হলে আমি তোমাকে হত্যা করব। অন্য জায়গাতে এসেছে আকিম আলাই না তুমি এর দলিল উপস্থাপন করো না হলে তুমি শাস্তির মুখোমুখি হবে এই কথা যখন বললেন এবং অন্য জায়গাতে আসছে যে বাতনাক আউ জাহারাক তোমার পেট কেটে দেব তোমার পিঠের উপরে পুরো শাস্তি তোমাকে গ্রহণ করতে হবে এই ধরনের শব্দও আসছে তো উনি চলে গেলেন আবু সাইদ খুদির রাজি আল্লাহ তালাহুর কাছে তাদের কাছে সেখান থেকে আবু সাইদ খুদির বললেন জি আমি জানি চলো উমার ইবুল খতাব রাজি আল্লাহ তালাহুর কাছে এসে সাক্ষী দিলেন যে হ্যাঁ আমরা জানি আবু সাইদ খুদরি উমার ইবুল খতাব খলিফাকে বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি বড় তা আমরা জানি আপনি একজন দায়িত্বশীল সেটা আমরা জানি কিন্তু আবু মুসা সারি উনি যেমন সাহাবি আপনিও তেমন সাহাবি সাহাবি হওয়ার দিক থেকে আপনারা দুজন এক সমান কিন্তু আপনি তাকে যেভাবে কথা বলেছেন এই কথাটা অন্যায় হয়েছে তখন উমারুল খত্তাব রদি আল্লাহ আনহু বললেন যে শোনো আবু আবু সাঈদ আমি কিন্তু তার উপর শাস্তি কায়েম করতে চাইনি আমি কিন্তু তাকে হত্যা করতে চাইনি আমি চেয়েছিলাম রাসুল সাল্লাহ আলী গোসাল্লামের নামে যেভাবে কথোপকথন শুরু হয়েছে যেভাবে কলা রসুল শুরু হয়েছে কখন না জানি রাসুদাসাল্লামের মূল কথা যেটা সহি হাদিস সে হাদিসগুলো কখন ঢাকা পড়ে যায় আমি এই জন্য এই ব্যাপারে তার উপর কঠোরতা করেছি আমি মূলত তাকে শাস্তি দিতে চাইনি তার মানে তখনই উনি সন্দেহ করেছিলেন যে কলা রসুল্লাহ বলে মানুষকে ধোকা দেওয়া হচ্ছে মুজাহিদ বলছেন যে বাশির আল জাদাই উনি ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তাবেই গিয়ে বললেন ফাজাআলা ইয়াকুলু قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم উনি গিয়ে বলছেন যে ইবনু আব্বাসের কাছে এইভাবে বলতেছেন আল্লাহ আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী বলেছেন সাল্লাহ আলী আসাল্লাম তখন ফাজা আলা লা ইয়াদানু বিহি ওলা ইয়ান্তাযিরু ইলাই যখন উনি কথা শুনতেছেন কিন্তু ইবনু আব্বাস তার দিকে তাকাচ্ছেনও না তার কথা শুনতেছেন না এবং অনুমতিও দিচ্ছেন না যে ঠিক আছে রাসুল হাদিস বলো তো যখন ওনার মনটা একটু খারাপ হয়ে গেছে তখন উনি বলতেছেন যে কি ব্যাপার আমি আপনাকে বললাম তো আপনি তো কিছুই বলছেন না তার ঘটনাকে আপনি তো শুনবেন রাসুলের হাদিস হিসাবে আপনি এমন করছেন কেন রাসুলের হাদিস বর্ণনা করছি আপনি কথাগুলো শুনবেন না ভালোভাবে তখন উনি জবাব দিচ্ছেন যে শোনো ইল্লা কুন্না যখনই আমরা শুনতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তখনই আমরা ওই দিকে তাকিয়ে থাকতাম কথা শোনার জন্য ওয়া আসরনা ইলাইহি বিয়াদানিনা আমরা আমাদের কানকে সেই দিক পেতে দিতাম কান পেতে শুনতাম ফালাম্মা রাকিবান্না সুসাবা ওয়াদুলুলা লাম নাখুদ মিনান নাস ইল্লা মা নারিফু যখন আমরা দেখলাম যে মানুষ অন্য স্থানে পৌঁছে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে নাই তা বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করে নাই তা মানুষ করতেছে দিনের নামে ধর্মের নামে তখনই আমরা কি করলাম আমরা যে কোনো মানুষের কাছ থেকে এলেম আর নিই না হাদিস নেই না ইল্লামা না যতক্ষণ পর্যন্ত আমরা তাকে না চিনি এবং বলা শুরু করলাম সাম্মুলানা রিজালাকুম তুমি কার কাছ থেকে শুনেছ তোমার বাপ দাদার নাম কি তোমার বাড়ি কোথায় তুমি কি মাদেনাই নাকি মাক্কি নাকি বাসরি নাকি স্বামী কোথাকার মানুষ তুমি স্পষ্ট করে পরিচয় দাও তারপরে আমরা তোমার কথা শুনবো এখন তাই বলা শুরু করেছি এখন তুমি তোমার পরিচয় দাও তারপরে তোমার হাদিস শুনবো এইভাবে হাদিস এসেছে রাসুল সাল্লাহ আলী সাল্লামের নামে মিথ্যা জয়ীফ এবং জাল হাদিস এখনো চলে কিভাবে আপনারা জানেন যে রাসুল সাল্লাহ আলিগাসাল্লাম উনি নিজে কোনো কথা কোনোদিন রচনা করেন নাই নিজে কোনো কথা কোনোদিন রচনা করে করে বলেন নাই আল্লাহ রব্বুল আলমী তাকে সাবধান করে দিয়েছেন আল্লাহ বলছেন শোনো সে যদি সে যদি কোনো কথা রচনা করে অথবা নিজের থেকে বানিয়ে বলে আকাবিল কোনো কথা যদি বলে তাহলে ডান হাত দিয়ে তাকে গ্রেফতার করব। ডান দিক থেকে তাকে গ্রেফতার করব। সুম্মালা কথা নামিন হুলওয়াতিন শুধু ধরা নয় সুম্মালা কথা না অতঃপর অবশ্যই আমরা তার ওয়াতিনকে কেটে দেব অতিন মানে কি অতিন মানে কাল্লানা বা গলা কাটানা দেখবেন যে এমন রগ অথবা এমন শিরা উপশিরা উপশিরাটা রক্ত চলাচল করে ওই শিরাটা অনেকগুলো তো শিরা আছে গলার মধ্যে তাই না আল্লাহ আল্লাহ রব্বুল আলমীর ভাষা ব্যবহার দেখেন আল্লাহ রব্বুল আলম বলছেন যে ওর থেকে সরাসরি আল্লাহ রাসুলকে বলছেন না কিন্তু ও যদি বলে দেখেন গায়েব মানে থার্ড পার্সন হিসাবে বলছেন যে সুম্মালা কথা নামিন হুলওয়াতিন আমি ওর থেকে অতিন কেটে দেব অতিন মানে ওই রক বা ওই সেরা উপসেরা যার সাথে কলবের সম্পর্ক আছে শুধু ওই রগটাকে কেটে দেবে তার মানে কি হবে মারা যাবে ওই কাল্লা কাটাও যা ওই রগ কাটাও তাই একই অর্থ একই কথা আমি ওটা কেটে দেবো তোমাদের মধ্যে এমন কেউ নেই যে এটা বাধা দেয় কেউ ঠেকাতে পারবে না তোমরা তোমাদের মধ্যে এমন কেউ নেই যে তোমরা এটা ঠেকাতে পারবে দেখেন আল্লাহর নামে রাসুলের নামে কোন রূপ মিথ্যা রূপ চলে না কোন মিথ্যা কথা বানোয়াট কথা জয়ীব এবং জাল হাদিস প্রচার করা চলে না অথচ সেটাই হচ্ছে আজকে বারোই রবিউল আউ্বালের নামে বারোই রবিউল আউ্বাল এই রাসুল সাল্লাহ সাল্লামের নাকি জন্ম দিবস এইটা তো জন্ম দিবস যদি আমরা তর্কের খাতিরে মেনে নিই মেনে নেওয়া তো অসম্ভব কারণ রসুলামের জন্ম তারিখ আজকে নয় রাসুল সাল্লাহ সাল্লামের জন্ম তারিখ বারোই রবিউল আউ্বাল সোমবার নয় বছর বারোই রবিউল আউ্বালে সোমবার কখনোই পড়ে না সেটা হয় নয় রবিউল আউ্বাল যদিও ঐতিহাসিকদের ঐতিহাসিকদের মধ্যে ইখতিলাফ রয়েছে তবে মাল ইখতিলাফ বলতে হয় বারোই রবিউল আওয়াল সাল্লামের জন্মদিন নয় এরপরে দেখেন জন্মদিন হলো কিন্তু কিভাবে হয় এটা যে সাল্লামের নামে মিলাদ করতে হবে অনুষ্ঠান ঈদের কোনো নমুনা নাই আপনি দুই ঈদের কাছে তিন নম্বর ঈদ চালু করেছেন ওই ঈদের দলিল কোথায় ঈদে কি নামাজ পড়তে হয় ওই সকালবেলা কিভাবে বের হতে হয় ওই ঈদে কি ভালো কাপড় পরে কি ঈদগাহের ময়দানে যেতে হয় নাকি মসজিদে যেতে হয় ওই দিন কি মানুষকে দাওয়াত দিতে হয় না কি করতে হয় না এই দিনের কি কর্মসূচি আছে ধর্মীয় কর্মসূচিটা কি আপনি ঈদে মিলাদুলনবী করে বসে থাকলেন রাসুল সাল্লাহ আলী যা করেন নাই যা বলেন নাই যা অনুমোদন দেন নাই তার সব করা অন্যকে বলা অন্যকে উৎসাহিত করা তার সবই মিথ্যা আরোপ করার সামিল মনে রাখবেন যারা এই মিথ্যা আরোপের সাথে সম্পৃক্ত আছেন ওই প্রথম হাদিসটা বাল্লিগু আন্নিওয়ালা আয়া প্রচার করো আমার পক্ষ থেকে রাসুলের পক্ষ থেকে প্রচার করতে হবে আল্লাহ রব্বুল আলমিন বলছেন ইয়া ইহার রাসুল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার উপর যেটা নাজিল হয়েছে সেটা প্রচার করো আবার শোনেন তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমার উপর যেটা নাজিল হয়েছে সেটা তুমি বলো সেটা বলো এটা ছাড়া তুমি অন্য কিছু বলতে পারবে না এটা রাসূল সাল্লাহ আলী প্রতি বড় ধরনের নির্দেশ ছিল ওয়াইল্লাম তাফা আলফামা বাল্লাক তারিসালাতা ঠিক তুমি এইভাবে যদি কাজ না করো তাহলে আমি আল্লাহ ধরে নেব তোমার উপর যে দায়িত্ব দেওয়া হয়েছিল আলাতের সেই আলাতের দায়িত্বই তুমি পালন করনি আর আপনি দু কলম শিখে অথবা দুইটা হাদিস জেনে অথবা কোনো বই পড়ে বা কোনো ফাজাইলে আমল বা গল্পের বই পড়ে কোনো কেচ্ছা অথবা কোনো বুজুর গানে দিনের অথবা কোনো মুরব্বীর গল্প শুনে আপনি সেটা আয় প্রচার করতে গেলেন আজকে পুরো অধ্যায়টাই যেটা হচ্ছে বাংলাদেশে আজকের দিনে পুরো অধ্যায়টা যেটা হচ্ছে তা পুরোটাই জাল এর এক পার্সেন্ট আপনি কোথাও কিছু প্রমাণ করতে পারবেন না মানুষ বলে রাসুল সাল্লাহ আলী আসসালাম তো অনেক সুন্নতি করেন নাই তারপরে তো সেটা সুন্নাত রাসুলাম তো কোনোদিন মুক্তাদি ছিলেন না উনি তো ইমাম তো আমরা তো মুক্তাদি হই রাসুল তো সারা জীবন ইমাম ছিলেন তা আপনারা মুক্তাদি কেন অনেকেই বলে তারাও দলিল দেয় রাসুলাম করেননি কিন্তু সাহাবিদের নির্দেশ দিয়েছিলেন নির্দেশটা কোথায় অথবা সাহাবিরা করেছিলেন এই ধরনের দলিল নিয়ে এসে আপনারা বারোই রবিউল আওয়াল প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন অপচেষ্টা করেছেন খোঁড়া চেষ্টা করেছেন ওই চেষ্টাকে দাঁড় করানো যায় না আল্লাহ রব্বুল্লা আলমিন যেইভাবে দিন পালন করতে বলেছেন ঠিক আপনাকে ঠিক সেইভাবে পালন করতে হতো আপনি পালন করেননি রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম আমরা প্রমাণ পেলাম উনি নিজের থেকে কোনো কথা প্রচার করেননি বলেননি যদি বলতেন আল্লাহ রব্বুল আলমিন তাকে ধরে নিতেন যদি বলতেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন তাকে শাস্তির মুখোমুখি করতেন যদি বলতেন আর আমরা এটা জানি যদি নবীর উপর আপনার বিশ্বাস থাকে অগাধ বিশ্বাস থাকে তাহলে এটা আমরা নিশ্চিতভাবে বিশ্বাস করি উনি আল্লাহর পক্ষ থেকে পাওয়া ছাড়া কোনোদিন কোনো কথা বলেন নাই আমরা যদি হাদিসগুলো দেখি যে রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বিভিন্ন দিন জিজ্ঞাসা করেছেন এই নাসাইল এই প্রশ্নকারী কোথায় একদিন এক সাহাবি এসে জিজ্ঞাসা করছেন যে রাসুলাল্লাহ আমার কাপড়ে তো ময়লা ভরে গেছে হলুদ রং ভরে গেছে ওই ইয়ার কারণে সুগন্ধি ব্যবহারের কারণে তো আমি এটা কি করব রাসুল ইসলাম কোনো জবাব দিলেন না জবাব দিতে পারলেন না এটা আমরা বলবো না কারণ উনি পারেন আল্লাহ ওনাকে সেই পাওয়ার দিয়েছেন কিন্তু উনি দিলেন না পারা সত্ত্বেও দিলেন না কারণ সারে এইভাবে এটা ওনার জানা ছিল না সারে এইভাবে আল্লাহ ওনাকে তখনও জানাননি অনেকক্ষণ চুপ থাকলেন চুপ থাকার পরে এসে বলছেন যে আইনা এই এই লোকটা কই গো আমাকে যে প্রশ্ন করলো এই লোকটা কোথায় গেল তখন ওই লোকটা বললেন ইয়া রাসুলাল্লাহ আনা হুয়া দা যে প্রশ্নটা করেছিলাম না ওটা আমি রাসুলাম বললেন যে শোনো তুমি যাও তোমার কাপড়কে ধুয়ে ফেলো এবং তুমি যেভাবে হজ করেছিলে ওই হজের মতোই কাজগুলো করো এই বলে উনি নির্দেশ দিলেন উনি বললেন জিব্রিল আমিন জিব্রাইল আলী ইসালাম উনি আমাকে এসে এখন জানিয়ে গেলেন তাহলে আপনি রাসুলের উপর মিথ্যা আরোপ করবেন কেন জয়ীফ এবং জাল হাদিস নিয়ে পড়ে থাকবেন কেন সমাজ সমাজের বিভ্রান্তির জন্য সমাজ বিচ্ছিন্নতার জন্য সমাজের যে কুপ্রভাব এবং মানুষ ধর্ম থেকে ধর্ম বিমুখ হওয়া মানে মূল রোহ যেটা মূল ধর্ম মানার থেকে মানুষ দূরে আছে শুধু জয়ীফ এবং জাল হাদিসের কারণে তো আপনি এখন পর্যন্ত জাল এবং জয়ীফ হাদিস রচনা করছেন মানে মানুষকে বলেই যাচ্ছেন মানুষের কাছে প্রচার করে যাচ্ছেন কতদিন বলা হয়েছে যে এটা জাল হাদিস এটা কোনো হাদিসের সনদই নাই হ্যাঁ কেউ যদি এক অক্ত সালাদ কাজা করে তাকে নাকি দুই কোটি অষ্টআশি লক্ষ বছর জাহান নামের মধ্যে থাকতে হয় এটা জাল হাদিস আপনাকে বলেছি কতদিন আপনি জানেন অবশ্যই আপনি জানেন এরপরে আপনি মসজিদে মসজিদে গিয়ে মানুষের কাছে দোকানে গিয়ে বাড়িতে গিয়ে বাসা বাড়িতে গিয়ে আপনি কেন এখনো সেটা প্রচার করছেন আপনি প্রচার করছেন এটা অন্যায় করছেন সম্মানিত সুদীপ রাসুসাল্লাহ আলী আসাল্লামের কাছে আমি আপনাদেরকে গতদিন এসে যে আলোচনাটা করেছিলাম যে সঠিক বন্ধু নির্বাচন করতে হবে তার মধ্যে একটা হাদিস প্রথমে বলেছিলাম যে বললেন যে মাথা তাকুমুসা তাই না কখন কেয়ামত হবে তো আল্লাহ রাসুল বললেন যে তুমি কি প্রস্তুতি নিয়েছ এইটা দেখতে গিয়ে আমি দেখলাম যে তিরমিজির মধ্যে একটা হাদিস রয়েছে বিস্তারিত আসছে যখন রাসুল